বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কুকুরের উপদ্রব জনজীবন অতিষ্ঠ হয়ে ডেস্ক রিপোর্ট সুজন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কুকুরের উপদ্রবে জনজীবন অতিষ্ঠ কুকুরের কামড়ে জনসাধারণ আতঙ্ক কুকুরের কামড়ে ইঞ্জেকশন পর্যন্ত সংকট অবস্থা আমরা দেখেছি সরকার পূর্বে মিউনিসিপালিটির গাড়ি করে বিভিন্ন এলাকায় কুকুরকে ধরে ইঞ্জেকশনের মাধ্যমে মৃত অবস্থায় পুঁতে ফেলা হয় এ নিয়ম আমি সৌদি আরবেও দেখে আসছি কুকুরের গেউ গেউ আওয়াজে রাত্রে মানুষের ঘুম নষ্ট হয় মসজিদে নামাজের ক্ষতি হয় কুকুরের আওয়াজে বয়স্ক লোকের ঘুমের জন্য রাত্রে সংকট কুকুরের কামড়ে বা আশ্রে জলাতঙ্ক রোগও সৃষ্টি হয় মানুষের মৃত্যুরও আশঙ্কা থাকে শিশুরা কুকুরকে দেখে বয় পেয়ে বা শব্দ শুনে আতঙ্কিত হয় ফলে হৃদকম্পন সৃষ্টি হয় চীন কোরিয়া গরু ছাগলের মতন কুকুরের ফার্মও তৈরি করে আসছে ছাগলের মাংস বিশ্বের সব জাতির খাওয়ার অভ্যাস তেমনি চীন কোরিয়া ফার্মের মাধ্যমে কুকুরের জাত করে খাওয়ার ব্যবস্থা করে বাংলাদেশেও কুকুর নিধরণ না করলে বাংলাদেশের থেকে হাজার হাজার কুকুর চীন কোরিয়া রপ্তানি করে লাভবান হতে পারেন অন্যথায় জনগণের কুকুরের অতিষ্ঠ থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া উচিত